সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইবারে বাই রিকোয়েস্ট কেন আসতেছে না এটা নিয়ে তো এখানে আমি আজকে যে কথাগুলো বলবো খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন নতুন সেলাররা কারণ আমরা অনেকে আছি যারা মূলত ফাইবারে নতুন আসছি বা কাজ করার ইচ্ছা পোষণ করতেছি তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে যারা আমরা পুরাতন সেলার আছি তো অনেকেই বলতেছে যে বায়ার রিকোয়েস্টের অপশনটা তুলে নিতেছে ঠিক আছে অবশ্য আমরা যারা পুরান সেলার আছি তাদের দেখা যায় যে বাই রিকোয়েস্ট করার দরকার পড়ে না যেমন আমি নিজেও খুব একটা বাই রিকোয়েস্ট করি না আমি মনে হয় না এই মাসের ভিতরে টোটাল বিশটা বাই রিকোয়েস্ট করছি তো এখানে বাই রিকোয়েস্ট অ্যান্ড ভিপ নিয়ে যদি আমি কথা বলতে চাই আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে লাস্টের দিকে আমি কিছু কথা বলবো ওইগুলো আপনাদের অনেক হেল্পফুল হবে তো বায় রিকোয়েস্টের জিনিসটাকে আমরা যেমন বায় রিকোয়েস্ট আমরা দশ টাকার বায় রিকোয়েস্ট করতে পারতাম কিন্তু ভিপটার ক্ষেত্রে আমরা ভিপ আমরা যদি আমাদের ভিপ যদি আসে আমাদের একজাক্টলি মানে ইউর সার্ভিস ইজ ম্যাচ মানে গিকটা যদি আপনার ম্যাচ করে মানে একজাক্টলি গিকের সাথে টাইটেলের সাথে ক্যাটাগরির সাথে ট্যাগের সাথে যদি যায় বা প্রাইসিংয়ের সাথে যায় তাহলে কিন্তু আপনার ভিপ চলে আসবে এটা কিন্তু সবার ক্ষেত্রে না ফাইবার নির্দিষ্ট লোকদেরকে ধরে ধরে এই ভিপগুলো পাঠাচ্ছে বা যাদের গিকগুলোর র্যাঙ্কিংয়ে আছে তাদেরকে পাঠাচ্ছে তো এক কথায় বলতে পারেন যেমন আমরা বাইরে কোর্স দশটা করে করতাম বিপ আপনি আনলিমিটেড করতে পারবেন যত আসবে তত ঠিক আছে আপনার বিশটাও আসতে পারে চল্লিশটাও আসতে পারে পঞ্চাশটাও আসতে পারে আপনি কিন্তু পঞ্চাশটাই করতে পারবেন এটা হচ্ছে ফাইবারের নতুন আপডেট কিন্তু ফাইবারের বাইরে কোজটা টোটালি অফ রাখছে এখন তাদের আজকে আজকেও তাদের বা মানে আপডেট চলতেছে এই আপডেট কতদিন পর্যন্ত শেষ মানে শেষ হবে কয় তারিখে সেটা বলা যাইতেছে না একজাক্টলি তাদের কমিউনিটিতে উল্লেখ করা নাই যে কবে তারা বন্ধ করবে অথবা খুব শীঘ্রই বন্ধ করবে অনেকেরই বাইরে কেউ আসতেছে না মানে টোটালি বাইরে কেউ স্টপ হয়ে গেছে আমার অল টাইম দেখা যাচ্ছিল হাজারখানি করে বাইরে কেউ আসতো তো নতুন সেলাররা তো মূলত দুইটা মেথডেই তো কাস্টমার বা ক্লায়েন্টের কাছে পৌঁছাইতে পারে একটা হচ্ছে বাই রিকোয়েস্ট আর একটা হচ্ছে ধরেন সহজ কথা বলতে পারেন গিকের মাধ্যমে তো এই দুইটার মাধ্যমে মূলত বায়ারদের কাছে পৌঁছানো যায় কিন্তু নতুন সেলারদের জন্য যদি বিপ চালু করে এটা তো যারা ভালো র্যাঙ্কিং আছে তাদের জন্য যদি নতুন সেলারদের জন্য তো অবশ্যই তাহলে বিপ রাখতে হবে তাই না বিপ রাখতে হবে পাশাপাশি দেখা যাবে যে বাইরে রিকোয়েস্টও রাখতে হবে কারণ বাইরে কোষ ছাড়া তো নতুন সেলাররা এখানে এসে কোনো ই করবে না এমনিতে ফাইবার আপডেট করার কারণে অনেকে আছে অ্যাকাউন্ট করতে পারতেছেন না তো এমনিতেই প্রবলেমে আছেন তো এটা এটায় কোনো প্রবলেম নাই আপনারা খুব শীঘ্রই বাইরে কোচ চালু হয়ে যাবে বাইরে কোচ আসা শুরু হবে এখন স্টপ আছে কারণ ফাইবারের এখনো আপডেট চলতেছে তো এটা রাখবে হয়তো তারা একটা কাজ করবে যেমন বাইরে কোস্টের ভিতরে নতুন সেলার এবং যারা লেভেল ওয়ান সেলার আছে তাদের কাছে মূলত বাইরে কোচগুলো আসবে অ্যান্ড বিপো দু একটা করে আসবে কিন্তু যারা লেভেল টু চলে যাবে বা লেভেল টু হবে অথবা টপ সেলার হবে তাদেরকে মূলত বায়ারের মূলত এই সার্ভিসটা দিতে পারে যেমন ব্রিফটা চালু হয়ে যাবে বা ব্রিফের মাধ্যমে তারা দেখা যায় হতে পারে যে তাদের বাইরে কোর্সটা টোটালি মানে দিতে হবে না তারা দেখা যাবে যে ভিপের মাধ্যমে তারা কাস্টমার কাছে পৌঁছাইতে পারবে এটা হয়তো ওদের জন্য করবে ফাইবার একজাক্টলি আপডেট করতেছে এটা বলা যাচ্ছে না কি করবে তারা তো এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন খুব রিসেন্টলি খুব তাড়াতাড়ি ফাইবার নতুনদের জন্য বাইরেকে চালু করে দিবে কারণ এটাই হচ্ছে একমাত্র পন্থা নতুনদের কাছে পৌঁছানোর জন্য মানে বায়ারদের কাছে পৌঁছানোর জন্য অবশ্যই নতুন সেলারদেরকে তুলে নেবেন হ্যাঁ তো আশা করি এটা হচ্ছে হয়ে যাবে আর অবশ্য এটা খুব শীঘ্রই হয়ে যাবে আর বিপে যদি আপনাদেরকে বিপ যদি আপনার গিকের সাথে নিতে চান বা বিপ যদি আনতে চান সেক্ষেত্রে আপনাকে কমসে কম সাতটা গিক পাবলিশ করতে হবে তো সাতটা গিক পাবলিশ করতে হবে একজাক্টলি টাইটেল এবং কিওয়ার্ড ম্যাচ রাখতে হবে এবং প্রাইসিংটা ম্যাচ রাখলে দেখা যাবে আপনার গিক র্যাঙ্কিংয়ে থাকলে মোটামুটি বিপ আসার সম্ভাবনা থাকবে কিন্তু এটা ফাইবারে অ্যাল দুর্গমে একদম ওরা একজাক্টলি কি করবে বলা যাচ্ছে না এটা সবাইকে দিবে না এরকমই হবে যারা নতুন সেলার তাদের জন্য বাইরে রিকোয়েস্টটা চালু হয়ে যাবে আশা করি তো তো সমস্যা নাই আপনারা চাইলে এইভাবে কাজ করতে পারবেন আগের মতো করেই আর এখানে ভয় পাওয়ার কিছু নয় ফাইবার যেহেতু আপডেট চলতেছে এখনও তারা একজাক্টলি আপডেটের পরে কি করবে বলা যাচ্ছে না ঠিক আছে কিন্তু এটা শিওর থাকেন যে তো এটা শিওর থাকেন যে সবাই যে নতুনদের জন্য অবশ্যই ভালো দিকটা তুলে ধরবে বা নতুনদের জন্য বায়ার রিকোয়েস্টটা চালু রাখবেই এটাই স্বাভাবিক আমি যেমনটা বললাম এরকম হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন তো ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা তুলে নেবে না ওকে এটা তুলে নেবে না কারণ এখনও যেহেতু ফিউচারটা আছে মানে তাদের মেনুটা আছে যেমন বাই রিকোয়েস্টের অপশনটা আছে তো এটা যখন তুলে নিবে তখন একজাক্টলি বলতে পারবেন যে বাই রিকোয়েস্ট তুলে নিছে এটা কিন্তু এখনো যায় নাই হ্যাঁ, অবশ্য ভিপটা থাকবে ভিপও থাকবে বাই রিকোয়েস্টও থাকবে দুইটাই থাকবে তো হয়তো তারা ইয়া করে দিবে এক্সপেন্সিভ করে দিবে যে এত থেকে এত তারা ভিপ পাবে এত থেকে এত তারা বাই রিকোয়েস্ট পাবে এটা হচ্ছে একজাক্টলি মানে হবে আর কি যেহেতু আপডেট চলতেছে আমরা আপডেটের পরেই আবার কথাটা বলতে পারবো অবশ্য যারা বিপ পাবেন করতে থাকেন সমস্যা নাই আর যারা বাইরে কোর্স পাবে তারাও বাইরের সমস্যা নাই তো আমরা আপডেটের পরে আবার আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আর বিষয়টা আশা করি পরিষ্কার হয়ে যাবেন তো এটা খুবই ভালো দিক আমি মনে করি ফাইবার যেহেতু আপডেট করতেছে সব কিছু নিয়েই এটা বাইশ সালের ফুল আপডেট যেহেতু মাসেরও শেষের দিকে তো তেইশ সালে পড়বে নতুন আপডেট তারা অ্যাড করবে এটাই স্বাভাবিক আর হান্ড্রেড পার্সেন্ট আমি শিওর যে তারা বাইরে কোর্স রাখবে হয়তো এখন বাই রিকোয়েস্ট অফ আছে আমি কেন বারবার একই কথাগুলো ঘুরে ঘুরে বলতেছি কারণ আপনাদের অনেকে আছে অনেক জায়গায় ভিডিও দেখছেন ভয়ে কাম ছাড়া হুম সহজ কথা যেটা আমি বলি তো ভয় পাইতেছেন এটা ভয়ের কিছু নাই বাই রিকোয়েস্ট থাকবে তুলে নেয় না একবারে ঠিক আছে তো এটা হয়ে যাবে খুব শীঘ্রই তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আমাদের পরবর্তীতে কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকে